আল্লাহ তুমি সর্বশক্তিমান ভালোবাসা তোমারি দা ও আল্লাহ তুমি সর্বশক্তিমান ভালোবাসা তোমারি দা প্রথমে তুমি আল্লাহ তারপরে রাসুল আল্লাহ তারপরে দিলা মুর্শিদ জন্মদাতা মা বাবা জন্মদাতা মা বাবা প্রথমে তুমি আল্লাহ তারপরে রাসুল আল্লাহ তারপরে দিলা মুর্শিদ জন্মদাতা মা বাবা জন্মদাতা মা বাবা মা বাবাকে চিনতে পারলে যাবে নিজের চিনা নিজের চিনিলে একবার যাবে অচেনা রে চেনা ও আল্লাহ তুমি ও আল্লাহ তুমি সর্বশক্তিমান ভালোবাসা তোমারই ও তুমি মাটি দিয়া বানাইয়া মানুষ বাতাই দিয়া দিলা যান আচ্ছা মানুষ রং তামাশায় করে না পাতের সম্মান ও তুমি মাটি দিয়া বানাইয়া মানুষ বাতাই দিয়া দিলা যান আচ্ছা মানুষ রং মাসাই করে না পাকের সন্ধান মারিলে চলে যাবে কোথাও কেউ পাইবে না পাখের সন্ধান ও বল্লা তুমি সর্বশক্তিমান ভালোবাসা তোমারই দান প্রথমে তুমি আল্লাহ তারপরে রাসুল্লাহ তারপরে দিলা মুর্শিদ জন্মদাতা মা বাবা জন্মদাতা মা বাবা প্রথমে তুমি আল্লাহ তারপরে রাসুল্লাহ তারপরে দিলা মুর্শিদ জন্মদাতা মা বাবা জন্মদাতা মা বাবা মা বাবাকে চিনতে পারলে যাবে নিজের চিনা নিজের চিনিলে একবার যাবে অচেনা চেনা ও বল্লা তুমি ও বল্লা তুমি সর্বশক্তিমান ভালোবাসা তোমারই দান আছো মানুষ বেবুলে কি করবা পরকালে চুমা থাকতে খোঁজো মানুষ গুরু তত্ত্ব রাস্তারে গুরু বানাইয়া মানুষ বাতাস দিয়া দিলা যান আচ্ছা মানুষ রং তামাশাই করে না পাশে সন্ধান ডাক মারিলে চলে যাবে কোথাও কেউ পাইবে না পাকের সন্ধান ও আল্লাহ তুমি আল্লাহ তুমি আল্লাহ তুমি সর্বশক্তিমান ভালোবাসা তোমারই দান